আসসালামু আলাইকুম আজ শনিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি জাহেদুল হক সুমন মিয়ানমারের মংডু শহর পরিদর্শন শেষে গতকাল সন্ধ্যায় ফিরে এলো বিশ জন রোহিঙ্গা সহ সাতাশ জনের প্রতিনিধি দল গতকাল সকালে টেকনাফ মিয়ানমার ট্রানজিট ঘাট দিয়ে মিয়ানমারের রোহিঙ্গাদের জন্য তৈরি শেল্টার পরিদর্শনে গিয়েছিল প্রতিনিধি দলের সদস্যরা পরিদর্শনে গিয়ে মিয়ানমার সরকারের কাছে তাদের দাবিও তুলে ধরেন রোহিঙ্গারা প্রতিনিধি দলের প্রধান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানান সরকার প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করার বিষয়টি সবসময় প্রাধান্য দিয়ে আসছে রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে দুই সালে বাংলাদেশ আট লাখ আঠাশি হাজার রোহিঙ্গা শরণার্থী তালিকা মিয়ানমারের কাছে পাঠিয়েছিল এরপর মিয়ানমারের পক্ষ থেকে আটষট্টি হাজার রোহিঙ্গার একটি ফিরতি তালিকা পাঠানো হয় তালিকা ধরে যাচাই বাছাই করতে গত মার্চ মাসে বাংলাদেশে আসে মিয়ানমার সরকারের সতেরো প্রতিনিধি কক্সবাজারে টেকনাফের দুর্গম পাহাড় কেন্দ্রিক একের পর এক অপহরণ ও মুক্তিপণের অন্যতম হোতা সালে বাহিনীর প্রধান হাফিজুর রহমান ওরফে সলিউদ্দিনকে গ্রেফতার করেছে র্যাব এ সময় তার অন্যতম সহযোগী সোহেল ডাকাত সহ ছজনকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব র্যাব জানায় আরকান রোহিঙ্গা সলভেনশন আর্মি আরসার অন্যতম প্রধান নেতা এই সলে শুক্রবার রাত নটা থেকে দু ঘন্টার অভিযানে টেকনাফের বাহাতছড়া পাহাড়ি এলাকা থেকে তাদের গ্রেফতার করে র্যাব এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয় র্যাব সদর দপ্তরের লিগাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মুইন জানান কক্সবাজারে বেশ কিছুদিন ধরে একের পর এক অপহরণ মুক্তিপণ ও ডাকাতির ঘটনা ঘটছিল এসব ঘটনায় গোয়েন্দা নজরদারি শুরু করে র্যাব এর ভিত্তিতে জানা যায় টেকনাফ কেন্দ্রিক এসব অপরাধ ঘটিয়ে আসছিল সলেবাহিনী নামে একটি বাহিনী অভিযানে অপহরণ ও মুক্তিপণের অন্যতম হোতা সলেবাহিনীর প্রধান হাফিজুর রহমান উর্ফে সলেউদ্দিন ও তার অন্যতম সহযোগী সোহেল ডাকাত সহ ছজনকে গ্রেফতার করা হয় এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয় টেকনাফে বিজিবি পৃথক অভিযান চালিয়ে এক লাখ বিশ হাজার আটশত পিস ইয়াবা ট্যাবলেট সহ চারজন মাদক কারবারিকে আটক করেছে টেকনাফ দুই বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমদ জানিয়েছেন গতকাল হোয়াইকং উঞ্চিপ্রাং বিউপি ফাঁড়ি এলাকা দিয়ে মিয়ানমার থেকে একটি মাদকের চালান সাইফুলের ঘের দিয়ে প্রবেশ করতে পারে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে যায় বিজিবি এ সময় একটি কাঠের নৌকা দিয়ে দুইজন মাদক কারবারি শূন্যরেখা অতিক্রম করে উঞ্চিপ্রাঙের খাল দিয়ে যাবার সময় বিজিবি তাদের আটক করে পরবর্তীতে নৌকাটি তল্লাশি করে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয় আটককৃতরা হলেন হোয়াইকংয়ের বাসিন্দা রণ বড়ুয়া ও রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ সেলিম অপরদিকে টেকনাফ কক্সবাজার মেরিন ড্রাইভে শিলখালী অস্থায়ী চেকপোস্টে একটি মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে বিশ হাজার দুইশত পিস ইয়াবাসহ ওমর ফারুক নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি পৃথক অভিযানে টেকনাফ কক্সবাজার সড়কের ওয়াইকং চেকপোস্টের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ছয়শ পিস ইয়াবাসহ বেলালুদ্দিন নামে এক মাদক কারবারিকে আটক করে বিজিবি সদস্যরা কক্সবাজার পৌরসভা নির্বাচনে কোনো শোডাউন মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা করা যাবে না কোনো প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের সময় পাঁচজনের বেশি লোক নিয়ে রিটার্নিং অফিসারের কার্যালয়ে যেতে পারবেন না কক্সবাজার পৌরসভা নির্বাচনে রিটার্নিং অফিসার এস এম শাহাদত হোসেন এই বিষয়ে এক বিজ্ঞপ্তি জারি করেছেন এতে বলা হয় পৌরসভা নির্বাচন আচরণ বিধিমালা দুই অনুযায়ী নির্বাচনে ভোট গ্রহণের আগ পর্যন্ত বাস ট্রাক মোটরসাইকেল নৌযান ট্রেন বা অন্য কোনো যান্ত্রিক যানবাহন সহকারে মিছিল বা মশাল মিছিল বের করা যাবে না রিটার্নিং অফিসার আগামী বারোই জুন অনুষ্ঠিতব্য কক্সবাজার পৌরসভা নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আচরণবিধি যথাযথভাবে প্রতিপালন করতে সম্ভাব্য সকল প্রার্থীর প্রতি অনুরোধ জানিয়েছেন এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে ভোর চারটা তিপ্পান্ন মিনিটে চলবে সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটে চলবে বিকাল পাঁচটা তেইশ মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা যাচ্ছে